Hello everyone welcome to tech TV আপনাদের সাথে আছি আমি হেজাতুল্লাহ আর আজকে আমি কথা বলবো এক্সেল শিট নিয়ে তো এক্সেলের কাজটা যদি আমরা যখনই করতে নিব প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমাদের এক্সেলের কাজ করার জন্য কি লাগবে এক্সেলের কাজ করার জন্য প্রথমেই আমাদের মাইক্রোসফট অফিসটা প্রয়োজন এবং মাইক্রোসফট অফিসটা আমার ইনস্টল করে নিতে হবে যে যেখানে আপনার Microsoft Word Excel PowerPoint আরও যে একটা সফটওয়্যার আপনার প্যাকেজ আকারে থাকবে সো এই জিনিসটা ইনস্টল করে আমাদের কাজ শুরু করতে হবে যদি কারো এই সফটওয়্যারটা প্রয়োজন পড়ে দুই হাজার ষোলো ভার্সনে আমাকে কমেন্ট করবেন আমি আপলোড করে দিই সো প্রথমেই যদি আমার ইনস্টল করা থাকে আমার এখানে নিউতে গেলে দেখাবে যে আমার কি কি আমি কি কি ফাইল ওপেন করতে পারবো জাস্ট আবার দেখাই Access database PowerPoint Publisher Excel Word so আমি এখান থেকে যেহেতু আমি এক্সেলের কাজ করবো এক্সেলটা ওপেন করি সো এক্সেলের কাজ করার আগে এক্সেলের কাজ করার আগে আমার কিছু বেসিক আইডিয়া দরকার আর আজকে আমরা শুধু এই বেসিক আইডিয়ার ব্যাপারে কথা বলবো যে আমার এক্সেলের মধ্যে কি আছে কি নাই কি দিয়ে আমার কি করতে হয় কেন করতে হয় সো আজকে জাস্ট আমরা এক্সেলের পরিচিতি দেওয়া জানবো সো এক্সেলের কাজ করার আগে প্রথমে আমাদের জানতে হবে কোনটা রো আর কোনটা কলাম আপনার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যতগুলো আছে আপনার এইগুলো হচ্ছে আপনার এক একটা রো আর আপনারা যেটা দেখতেছি এ বি সি ডি এগুলো পুরোটা হচ্ছে একটা এক একটা কলাম এটা একটা কলাম আমি যদি এই লাইনের এটা একটা কলাম বাট যদি আমরা ধরি যে মনে করেন ই e টেন এইটা একটা সেল দুইটা মিলিত হয়ে একটা সেল হয় সো আমাদের জানতে হবে যে রো কোনটা কলাম কোনটা আর সেল কোনটা কারণ হচ্ছে মনে করেন আপনি এখানে আছেন বাট আপনার কাজ করতে হবে জি একশো পঁচিশ আপনার ডাইরেক্ট কিন্তু এখানে দেওয়াতে আপনার এই জায়গায় চলে গেছে বাট আপনি যদি এখানে বসে চিন্তা করতে আমার কই আছে কই আছে কই আছে সো এটা করতে গেলে কিন্তু আপনি আলটিমেটলি করতে পারতেন না বা আপনার কাজ করাটা অনেক হার্ড হয়ে যেত সো মনে করো আমি এখানে ইম্পোর্ট করব আমি এখানে যে কোনো কিছু টাইপ করে করতে পারতেছি করার পরে টেকশনে দিব হয়ে যাবে ঠিক সেভাবে আরও অনেক ধরেন এখান থেকে আমি সেম জিনিসটাকে কন কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি বা রাইট ক্লিক করে কপি করতে কপি মনে করেন এখানে কন্ট্রোল ভিডিও করতে পারি বা আবার চাইলে রাইট ক্লিক করে পেস্ট করতে পারি এখন প্রথমত কথা হচ্ছে মনে করেন আমি এইখানে এই লেখাটাকে কালার করব আমার মার্কিংয়ের জন্য প্রয়োজন পড়তেছে আমার কালার আমি এখান থেকে কালার এই এখানে যে কালারটা দেখাচ্ছে সেখান থেকে আমি কালার করে নিতে পারবো আবার মনে করেন আমার বক্সটাকেই কালার করা লাগবে সেক্ষেত্রে আমি কিভাবে করব বক্সটাকে যদি আমার কালার করা লাগে এই দেখেন এর নিচে একটা কালার আছে সেটার পাশে একটা ঘর আছে আমার ঘরটা কি ইয়েলো হয়ে গেল আমি চাইলে এখানে যে কোনো কালার ইউজ করতে পারবো এটা বেসিক কথা সো এখানে মনে করে আমার এই ওয়ার্ডটাকে আমি বোল্ড করব এখান থেকে বোল্ড করতে পারবো চাইলে ইটালিক করতে পারবো চাইলে আন আমার লেখার নিচে একটা দাগ দিয়ে রাখবে যেটা বলে আন্ডারলাইন বলে সেটা করতে পারবো এছাড়াও আমাদের আরও যেগুলো জানা লাগবে সেগুলো হচ্ছে মনে করেন যে আমার এই লেখাটা এই লেখাটা কি আমার ডানে ইয়া করা থাকবে না বামে থাকবে না মিডলে থাকবে সেটা আমার চুজ করে দিতে হবে এই অ্যালাইনমেন্ট থেকে এটা হলো আমার ডানে এটা হচ্ছে আমার মিডলে এটা হচ্ছে আমার বামে আবার এখানে দেখেন লেখাটা কি উপরে থাকবে মিডিলে থাকবে নাকি একদম বাটমে থাকবে এখন মনে করেন আপনার অনেক বড় একটা ল্যাপটপ এখন এখানে কিন্তু আপনার দেখাচ্ছে না এই ছোট্ট একটা বক্সে দেখাতে দেখাচ্ছে এটা যে তিনটা ইয়া নিয়ে নিচ্ছে সো আপনি যদি ওয়ার্প টেক্স দেন আপনার এটার জন্য যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গা ও নিজেই নিয়ে নেবে সো আপনার আলাদা করে ভেঙে নিতে হবে না আবার আপনি যদি মনে করেন এইগুলা একটা সেল হিসেবে কাউন্ট করবেন সেটা মার্চ করতে পারতেছেন জাস্ট এটা এখন একটা সেল এই যে দেখেন আই ফোর এখানে আপনি লেখেন যা লিখবেন সব আপনার এখানে হবে এখন এটারে আপনি মিডিলে দেন মিডিলে আসবে টপে দেন টপে আসবে যদি আপনি এখান থেকে লেখাটাকে ভার্টিক্যাল কমেন্ট করতে পারবেন ঠিক আবার ধরেন আপনি এইখানে এইখানে মনে করেন আপনি এটা করলেন আপনার অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আরেকটা যেটা মেন জিনিস আমরা আমরা এক্সেলের কাজটা করি মেনলি হিসাবের জন্য সো এই হিসাবের জন্য আমি যদি কাজ করি আমার কি লাগতেছে মাঝে মাঝে ডলারের সাইন লাগবে তারপরে পাউন্ডের সাইন লাগবে সেগুলো আমি কোত্থেকে পাবো মনে করেন আমার সাইন দরকার একটা euro. ইউরো একটা সাইন আমি নিয়ে বাস হয়ে গেল ঠিক আবার যে ধরেন আমার এখানে দরকার চাইনিজ সেখানে আমি ধরেন পাঁচশো আবার ধরেন আমার দরকার এখানে তিন হাজার আমি এখানে কিছু দেইনি এই জন্য কিন্তু আসে নাই আমি এখন চাইলে চেঞ্জ করে এটাকে বাংলাদেশি টাকা করে দিই টাকা চলে আসছে আর একটা জিনিস হচ্ছে ধরেন আমরা পার্সেন্টেজে কাজ করি ঠিক পার্সেন্টেজটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো সিম্পল তারপরে হচ্ছে আবার মনে করেন এখানে আমার এক্সেলে যেহেতু আমরা হিসাবের জন্য মেনলি ইউজ করি সো আমাদের তো হিসাবের জন্য কোনো বেটার সলিউশন থাকা উচিত সো আমরা ধরেন এটাকে সাম করব জাস্ট একটা ফাঁকা ঘর রাখবো সাথে সাথে অটো সাম দিব যেটা আমার যোগফল হতো এটা অটোমেটিক চলে আসবে সো আজকের জন্য এতটুকুই সো নেক্সটে আমি আরও কিছু এক্সট্রা ফিচার নিয়ে আসবো যেগুলো দিয়ে আমরা কাজ করব কাজের পদ্ধতিগুলো দেখাবো কীভাবে আমরা কাজ করি সেগুলো দেখাবো সো আশা করি ভালো ভালো লাগবে বা যদি খারাপ লাগে বা কোনো ধরনের যে কোনো ভালো খারাপ যে কোনো ধরনের কমেন্ট থাকলে নিচে করতে পারেন বা যদি যদি আমার কোনো কিছুতে কোনো সমস্যা পান আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব আর আশা করি সবাই ভালো থাকবেন আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি তবে কালকে দেখা হচ্ছে আবার এটারই একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ সো আজকের জন্য টাটা